শুরুতে সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ পাঁচ নেতা গ্রেফতার বগুড়া শেরপুরে একই স্থানে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ একশো দ্বারা জারি করেছে পুলিশ নাজিরপুরে সংঘর্ষ বিএনপির তিনশো নেতাকর্মীর বিরুদ্ধে কৃষক লীগ নেতার মামলা গ্রেফতার তিনজন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওতে লাইক করে দিন কমেন্ট করুন এবার শুনুন বিস্তারিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ জেলার শীর্ষ পাঁচ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও সদর থানার পুলিশ আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসি হুমায়ুন কবির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে এ বিষয়ে মামলার মোট দশজনকে গ্রেফতার করা হলো দর্শক গ্রেফতার ব্যক্তিরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস শামীম খান সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ও কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবির পুলিশ জানায় এক সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়া পাল্টা সংঘর্ষ হয় এরপর দিন সিরাজগঞ্জ সদর থানা জেলা বিএনপির নেতা সাইদুর রহমান সহ বিএনপির একশো পনেরো নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে সরকার কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এসে পুলিশ ওই মামলা করে মামলার পর আসামিদের ধরতে পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে এ ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা আদাবর রিং রোড এলাকা অভিযান চালিয়ে পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয় এদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন প্রথম আলোকে বলেন গ্রেফতার হওয়া ব্যক্তিদের রাতেই থেকে ঢাকা থেকে সিরাজগঞ্জে নিয়ে আসা হয়েছিল আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে প্রসঙ্গত এক সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি শেষে বিএনপির নেতা কর্মী ও পুলিশের মধ্যে পাল্টা দাওয়া পাল্টা ও সংঘর্ষ এ সময় পাঁচ পুলিশ সদস্য অন্তত পঁচিশ জন আহত ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় একশো জন নেতা কর্মীকে আসামি আসামি করে একটি মামলা করে পুলিশ এ মামলায় এর আগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবার শুনুন বগুড়ার শেরপুরের একই স্থানে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ একশো সুচল্লিশ ধারা জারি করেছে পুলিশ এই ঘটনায় বগুড়া শেরপুর উপজেলার কর্তোয়া বাস স্ট্যান্ড এলাকায় একই স্থানে স্থানীয় বিএনপির ও আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করায় একশত সুচল্লিশ ধারায় জারি করেছে প্রশাসন এ সময় ওই এলাকায় সব ধরনের মিছিল সভা সমাবেশ মাইক বাজানো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক একশো সুচল্লিশ ধারা বাস্তবায়নে আজ সকাল থেকে কর্তোয়া বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে আরও জানা যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা তিনটার দিকে করতোয়া বাস স্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল শেরপুর পৌর বিএনপি সমাবেশের জন্য গতকাল রাতে মঞ্চ তৈরি করেছিলেন তারা অন্যদিকে বিএনপির সমাবেশ স্থলে একশো গজ দূরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করলে স্থানীয় পৌর আওয়ামী লীগ শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি ইউএন ও এ বিষয়ে বলেন মইনুল ইসলাম বলেন একই স্থানে এবং এই সময়ে দুটি রাজনৈতিক দলের সমাবেশ পুলিশকে ঘিরে দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা ছিল শেরপুর থানা পুলিশের এমন আবেদনের কারণে সমাবেশ স্থলে এবং এর আশেপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির একশো চুচল্লিশ দ্বারা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা চলতেই থাকবে দর্শক শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সারা দেশের বিএনপি সমাবেশের হামলা ও দলীয় কর্মীদের হত্যার প্রতিবাদে আজ বেলা তিনটার দিকে এ সমাবেশের আয়োজন করা হয়েছিল বা করে করেছিলেন তারা সমাবেশে শেরপুর শহরের প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু স্থানীয় প্রশাসন একশো দ্বারা জারি করাই তা সম্ভব হয়নি এবং কর্মীরা আসতেও পারেনি দর্শক এদিকে শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন বলেন বিএনপি জামাত জোটের মিথ্যাচার ষড়যন্ত্র গুজব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ বেলা তিনটার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের আশেপাশে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের কর্মসূচির আয়োজন করেছিলেন তারা তবে উপজেলা প্রশাসন একশো দ্বারা জারি করাই তারা কর্মসূচি পালন করবেন না এবার শুনুন নাজিরপুরের সংঘর্ষ বিএনপির তিনশো নেতাকর্মীর বিরুদ্ধে কৃষক লীগ নেতার মামলা গ্রেপ্তার হয়েছেন তিনজন ফিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে করা মামলায় বিএনপির তিনশো নেতাকর্মীকে আসামি করা হয়েছে এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে বাকি অন্যরা অজ্ঞাতনামা এদিকে গতকাল শুক্রবার রাতে মামলার পর পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে তারা হলেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম খান ও জেলা ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম অন্যদিকে মামলার উপজেলায় বিএনপির সভাপতি নজরুল ইসলাম খানকে প্রধান আসামি করা হয়েছে তিনি প্রথম আলোকে বলেন আমাদের দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলো সমাবেশে আসার পথে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা হলো অত অথচ উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো বিষয়টা দুঃখজনক আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে গত বৃহস্পতিবার বিকালে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীরা একটি মিছিল বের করেন মিছিলটি নাজিরপুর ডিগ্রি কলেজের সামনে গেলে বিএনপির নেতা কর্মীরা হামলা চালান এতে আওয়ামী লীগের নেতা কর্মীরা আহত হন হামলায় আহত আওয়ামী লীগের ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন মামলার প্রধান আসামি নজরুল ইসলাম খান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মামলার আসামিরা বিএনপি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী দর্শক এবার অন্য একটি আলোচনা করব নজিরপুর দফায় দফায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত অর্ধ শতাধিক এটি একটি ভিন্ন হল নজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এ ঘটনায় তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকালে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশের যোগ দিতে বিরুদ্ধে আসা বিএনপির নেতা কর্মীদের যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপজেলা সাতকামিসা কালীবাড়ি মোড় কলেজ রোড ও হাসপাতালের সামনে সড়কে বাধা দেন এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এরপর বিকেল চারটার দিকে বিএনপির কার্যালয়ের সামনে এবং সমাবেশ শেষে সাড়ে পাঁচটার দিকে থানার সামনে সড়কে দুই দফা আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষে উভয় দলের অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছেন পিপল টক টোয়েন্টি ফোর সাথে আছি আমি ইলিয়াস হোসাইন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন খোদা হাফেজ